আমি আস্তে আস্তে দেখছিলাম যে সব খুব গল্প করছে সবাই all young people are here তো ঢাকা ইউনিভার্সিটির একটা ট্র্যাডিশন আছে তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে আজকে যাও সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা শহরের সবচেয়ে বড় উদ্যান বোধহয় গল্পটা শুনেছে তো এখানে দেখবে দূর থেকে যদি একটা দূরবীন নাও বা কাছে দিয়ে হাঁটে যাও একটি ছেলে একটি মেয়ে বসে শুধু ওই হাসে এবং দেখবে দুজনেরই ঠোঁট একই রকম নড়ে তোরা কি বলে একজন বলে আমি তোমাকে ভালোবাসি মেয়েটা বলে আমি আরো ভালোবাসি কিন্তু দুজনেই জানে যে দুজনেই মিথ্যে কথা বলছে তোমাদের সেই বয়স আমাদের সেই বয়স নেই আমার ভাল লাগছে হেঁটে কিন্তু এরকম গাছের নিচে বসা নেই একটি নির্মল পবিত্র মেলামেশা আছে এটি প্রয়োজন জীবনকে জানার জন্য আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল আমি জানি না অন্যকে কি বলবে আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি আমি যে কোনো জায়গায় বলবো যে কোনো পরিস্থিতিতে বলবো আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া বাচ্চা এটা হবে ওটা হবে তোমার স্বপ্নের সঙ্গে সেটি নাও মিলতে পারে স্বপ্ন নেই জীবনে এমন কোনো মানুষ নেই স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আমি জানি যে এটাই ভাবা স্বাভাবিক অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছে যে আমার ও তো অনেক বড় লোক আমার জীবন তো অনেক কষ্টের ওকে দেখি ভালো ইংরেজি জানে আমি তো ইংরেজি জানি না ওকে দেখি অনেক স্মার্ট আমি তো স্মার্ট না ওকে দেখি আরও ভালো ইনস্টিটিউশনে পড়ে কেউ এনওয়াইউতে পড়ে কেউ প্রিন্সটনে পড়ে কেউ সিমেন্সে পড়ে কেউ নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়ে কেউ বোস্টন ইউনিভার্সিটিতে পড়ে তাদের সঙ্গে তোমাদের competition so life is not easy life is a place to struggle এই জীবন যুদ্ধে কি করে বাঁচবে এই জীবন যুদ্ধে কি করে আগাবে আমি একটি কথাই বলছি সবুজ সাহেব বা টিচার যারা আছেন তারা যদি আজকে এখানে এত বড় স্বপ্নদ্রষ্টা হতে পারেন আনিসুল হকের মতো একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা যে এক সময় মাইলের পর মাইল হেঁটে স্কুলে গেছে মফস্বলের স্কুলে পড়াশোনা করেছে মফস্বলের ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তোমাদের মতো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়নি তোমাদের মতো এত ক্যাম্পাসে পড়ার সুযোগ হয়নি সেই যদি ছোট্ট একটি মেয়র হতে পারে তোমরা প্রতিটি স্টুডেন্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে স্টুডেন্ট সর্বশ্রেষ্ঠ নাগরিক হতে পারো have that confidence in your mind please আমি কিন্তু কোনো দুষ মিথ্যে কথা বলছি না আমার সময় কম না হলে জীবনের এত পরত পরত সংগ্রাম করে আমরা এসছি জীবনকে আমরা তখন দেখতে পেতাম না তখন ইন্টারনেট ছিল না আমাদের কাছে সারা পৃথিবী উন্মুক্ত ছিল না আমরা জীবনকে দেখতে পেতাম না তোমরা এখন জীবনকে কিন্তু দেখতে পাও build up your own confidence আমি পারব মানুষ পারে না এমন কিছু নেই মানুষের জন্যেই বলা হয় মানুষ স্বপ্নের সমান বড় মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড় সেই স্বপ্নকে যদি তোমাকে ধরতে হয় সেই স্বপ্ন দেখতে হবে আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে আমরা বা আমাদের মতো সবুর খান সাহেবরা আমরা যারা একটু ভালো লেখাপড়া করেছিলাম তখনও কিন্তু আমরা বেকার ছিলাম আমি দেড় বছর বেকার ছিলাম আমি খুঁজে খুঁজে বেরিয়েছি যে কি করব একবার বিজনেস করি একবার কাজ করি এক বছরের জন্য চাকরি করি সেই নিশ্চয়তা অনিশ্চয়তা তখন যদি থাকে এখনও আছে এবং এখন তোমাদের কম্পিটিশন কিন্তু ঢাকার অন্য কোনো ইউনিভার্সিটি নয় তোমাদের কম্পিটিশন তোমাদেরই অনেক ভাই বোন তোমাদেরই অনেক বন্ধু বিদেশের আরও স্ট্রং ইউনিভার্সিটিতে পড়ছে কেউ প্রিন্সটনে পড়ছে কেউ এমআইটিতে পড়ছে কেউ ক্যালটেকে পড়ছে কেউ কর্নেলে পড়ছে তাই বলে কি হারিয়ে যাব আমরা আমরা কি কম্পিটিশন করে সবুজ সাহেবকে কম্পিটিশন করে আজকে এত বড় দুনিয়া তৈরি করেননি আমাদের মতো সামান্য যারা মধ্যবিত্ত ঘর থেকে নিজেদের উঠিয়ে এনেছি তারা কি সমাজে এক ধরনের নিজেদের পদাঙ্ক সৃষ্টি করিনি আমরা যদি করতে পারি তোমাদের মধ্যে যেই সুপ্ত সুযোগ আছে তোমরা পৃথিবী জয় করতে পারো সারা পৃথিবী জয় করতে পারো জীবনে অনেক ধরনের ভাঙন আসবে তোমরা যারা মধ্যবিত্ত পরিবার দেখবে যে একসময় বাবা পড়াতে পারছে না দেখবে যে একসময় তুমি কোনো কারণে নর্মাল গতি থেকে হারিয়ে গেছো ডোন্ট লুজ ইয়োর কারেজ এত বড় একটি স্বপ্ন যদি পনেরো বছর আগেও কিন্তু সবুজ সাহেবের এই স্বপ্ন ছিল না ২০ বছর আগে তো ছিলই না এত বড় একটি স্বপ্নের মানে বাগান যদি তৈরি করতে পারেন সবুজ সাহেব এরকম আরও অনেক একজন সামান্য একটি মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে আনিস হলক যদি মানে ছোটোখাটো মেয়র হতে পারে তোমরা তো পৃথিবী জয় করতে পারো you can win the world and please have your confidence এই একটি জিনিসই মানুষকে বদলিয়ে দেয় যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর তীরে যেতে হয় যদি সুন্দর সাগর দেখতে হয় কক্সবাজারে যেতে হয় যদি সুন্দর পর্বত দেখতে হয় হিমালয়ে যেতে হয় যদি ভালো মানুষ হতে হয় ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের কথা পড়তে হয় ভালো মানুষের বই পড়ো ভালো মানুষের জীবনী পড়ো আর আজকে এখানে যারা এসছো পাঁচ সাত বছর পরে কোথাও যেন তোমাদের সঙ্গে দেখা হয় এবং যেন বলো আনিস সাহেব আমি এটি হয়েছি তোমাদের জন্য সেই দোয়াই আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ